United States has nothing to fear. We welcome it and we will America বিশ্বে সুপার পাওয়ার বিশ্বে মুসলিম দেশগুলোর মধ্যে গণতন্ত্র দেশের মধ্যে আমেরিকা প্রভাব বিস্তার করে ইচ্ছা করলে সরকার পরিবর্তন ঘটাতে পারে এ কথা কিন্তু আমার নয় এই কথা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার যেমন হয়েছে পাকিস্তানের আটচল্লিশ ঘন্টার ভিতরে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে সরিয়ে শাহবাজ শরীফকে ক্ষমতায় বসান পাকিস্তানের সামরিক ও আমেরিকার কথাবার্তা উঠে পড়ে থাকে আমেরিকা কোনো মুসলিম দেশের ভালো দিক চায় না তারা সার্থকতার জন্য একটি দেশ ধ্বংস হয়ে যাক তারপরও তাদের সার্থকতা পূরণ হোক তাতে যত সম্ভব সিস্টেম রুলার চালাতে বাধ্য পরিকর আমেরিকা কিছু নথিপত্র ফাঁস হয়ে যায় যেখানে ফাঁস হয়ে যাওয়া নথিতে উল্লেখ ছিল আমেরিকা পরিকল্পনা চট্টগ্রামে আমেরিকার সামরিক ঘাঁটি স্থাপন করার পরিকল্পনা বাস্তবায়ন করা নথিতে উল্লেখযোগ্য দীর্ঘদিনের পরিকল্পনা বাংলাদেশের চট্টগ্রামে সামরিক ঘাঁটি করবে আমেরিকা চট্টগ্রাম আমেরিকার সামরিক ঘাঁটি হলে চীনকে ঘায়েল করার জন্য কৌশলগত ব্যবস্থা নিতে পারবে কিন্তু আমেরিকাকে বাংলাদেশের সামরিক ঘাঁটি করতে দিয়ে চীনে আক্রমণ করার সুযোগ সুবিধা করে দেওয়া কতখানি মির্জাফরতা হবে আমরা কল্পনা করতে পারিনি বাংলাদেশের দুশ্রমে চীন বিনিয়োগ ঋণ সহযোগিতা দিয়ে বাংলাদেশের প্রথম উন্নয়নের দিকে দাবিত করছিল বাংলাদেশের বৃহত্তর উন্নয়ন প্রকল্প পদ্মা সেতু তৈরি করার সহযোগিতা করছিল বিশ্বব্যাংক জাতিসংঘ পদ্মা সেতু স্থাপনে অর্থায়নে মুখ ফুরিয়ে নিয়েছে যদিও বাংলাদেশের নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু তৈরি করার পরিকল্পনা হাতে নিয়েছিল একমাত্র চীন এগিয়ে এসে কারিগরি সহযোগিতা মেরামত সরঞ্জাম দিয়ে পদ্মা সেতু তৈরি সম্পন্ন করেছে সেই চীনকে আক্রমণ করার জন্য আমেরিকার সামরিক ঘাঁটি তৈরির জন্য বাংলাদেশ সরকার ও জনগণ হইতে স্বীকৃতি আদায় করবে কয়েক দল ক্ষমতার লোভে চুক্তিবদ্ধ ক্ষমতায় আসতে পারলে আমেরিকা সকল চাওয়া পাওয়া পূরণ করবে চট্টগ্রামের নৌসামরিক নৌবহর আমেরিকার সকল অস্ত্র সরঞ্জাম স্থাপন করতে পারবে আমরা না বুঝে আমেরিকা আমেরিকা করে ফালাফালি করতেছি কথায় কথায় আমেরিকা এক কথায় পেটে বাচ্চা নিতে আনন্দ লাগে তবে প্রসব করতে টের পায় অতি লক্তি স্বার্থ আদায়ে আমেরিকা আমরা চাই না বিশ্বের যুদ্ধের কেন্দ্রবিন্দু হোক বাংলাদেশ তাতে হিসাব করে পা দেওয়া বুদ্ধিমত্তার লক্ষণ চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে সাথে থাকুন